বিসমুল্লাহ রহমান রহিম আমরা অ্যান্ড্রয়েড ফোনের অ্যাবাউট থেকে আমরা ফোনের যাবতীয় র্যাম রুম সব কিছু দেখতে পাই কিন্তু আমি নতুন পিসি ইউজার নতুন কম্পিউটার অপারেটর আমি কিভাবে বুঝবো যে আমার পিসির র্যাম কত রুম কত প্রসেসর কি হার্ড ডিস্ক কি এগুলো দেখার জন্য জাস্ট আমরা এই যে কম্পিউটারে যাব এখানে রাইট ক্লিক করব এই দেখতে পাচ্ছেন প্রপার্টিস এই প্রপার্টিসে যাব প্রপার্টিসে যাওয়ার পরে একটু ওয়েট করেন আপনারা যখন রেকর্ড ছাড়া করবেন তখন দেখবেন যে এক ক্লিকে চলে আসবে রেকর্ড করার সময় একটু বিলম্বিত হয় এটা আপনারা সবাই জানেন এই চলে আসছে আমি আছি উইন্ডোজ সেভেন আলটিমেট কপিরাইট দুই হাজার এই যে দেখতে পাচ্ছেন সিস্টেম হ্যাঁ আমার ইয়ে প্রসেসর হলো ইন্টেল তারপরে মেমোরি টু জিবি সিস্টেম চৌষট্টি বিট যাবতীয় এইখান দেখাবে আবার এখান থেকে যে ডিভাইস ম্যানেজার আমার হার্ড ডিস্ক আমার সম্পূর্ণ সেটিংসগুলো এখান থেকে দেখাবে জাস্ট এ পর্যন্তই আজ আল্লাহ হাফিজ